আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি তৌফিকুল ইসলাম লিপু বাংলাদেশের আকাশে বুধবার কোথাও চোদ্দশো চুয়াল্লিশ হিজড়ি সন্ধ্যের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি এতে করে পবিত্র আজ পবিত্র সাবান মাস ত্রিশ দিন পূর্ণ হলো আগামীকাল শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এ হিসেবে আজ দিবাগত রাতে রোজাদাররা সেহেরি খাবেন গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় এদিকে খরচ কমিয়ে হজ প্যাকেজ সংশোধন করেছে ধর্ম মন্ত্রণালয় একই সঙ্গে নিবন্ধনের সময়সীমাও আগামী সাতাশ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সৌদি সরকার সৌদি সৌদি পর্বের মিনার ক্যাটাগরি ভিত্তিক সেবামূলক বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের জন্য কমানোর কারণে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ সংশোধন এবং হজ যাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে রমতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মুজিব বর্ষের ঘর পেয়েছে দুইশো জন পরিবার গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহস্থান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ নাসিম আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তাফার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল সরোয়ার কাজল ও উপজেলা ভাইস চেয়ারম্যান আফসানাব জেসমিন পপি উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উখিয়ায় আজ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সবাই জেলা প্রশাসক সরকারি জনগুরুত্বপূর্ণ প্রকল্প ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব এ সময় সহকারী কমিশনার ভূমি উখিয়া থানার অফিসার ইনচার্জ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন কক্সবাজারকে একটি পরিকল্পিত ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দ্বীপ উপজেলা কুতুবদিয়াই স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গতকাল বড়ঘুপ স্টেশন চত্বরে একটি হোটেলের হলরুমে জেলার মহাপরিকল্পনা ইমারত নির্মাণ ও বিধিমালা এবং ভূমির যৌক্তিক ব্যবহার বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন কোক চেয়ারম্যান কমোডোর অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল আফসান মতবিনিময় সভায় কোক সদস্য প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খিজির খান সহ বিভিন্ন শ্রেণী পেশার জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন টেকনাফে লবণের বাম্পার ফলন হয়েছে নির্দিষ্ট সময়ের আগেই লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত লবণ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিসি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান তিনি জানান চলতি মৌসুমে উপজেলায় লবণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক লাখ পাঁচ হাজার মেট্রিক টন ইতোমধ্যে এক লাখ পনেরো হাজার মেট্রিক টনের বেশি লবণ উৎপাদন হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ লবণ উৎপাদন হতে পারে বলে বিসিকের এই কর্মকর্তা জানান কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে সাতজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে গ্রেফতার রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা মাদকসহ বিভিন্ন অভিযানের মামলা অভিযোগে মামলা রয়েছে গতকাল রাতে উপজেলা বালুখালী ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা শিবিরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার র্যাব পনেরোয়ের সহকারী পরিচালক আইন ও গণমাধ্যম ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম খান গ্রেফতারকৃতরা হলেন ১৩ নম্বর ক্যাম্পের ফরিদুল হক দিল মাহমুদ প্রকাশ ফয়েজ আব্দুল আবাল প্রকাশ ওয়াহেদ মোহাম্মদ ইউনুস উনিশ নম্বর ক্যাম্পের নাজমুল হাসান এহসান উল্লাহ এবং মোহাম্মদ রিয়াজ তাদের উখিয়া থানায় সুপর্দ করা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর উত্তর দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা বেজে চার মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তিপ্পান্ন মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সেহেরির শেষ সময় ভোররাত চারটা ছত্রিশ মিনিটে জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটা সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা এগারোটা বেজে উনত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা বেজে দশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা দশ মিনিটে চলবে রাত এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা তেতাল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা আঠাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সকাল ছয়টা আঠাশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা সাত মিনিট পর্যন্ত সবশেষ পর্যটক বার্তা